কতবার রজু করছো যাতে শুদ্ধ ও পবিত্র হতে পারো স্নান করছো যাতে পাপ ভৌত হয় কতবার ভগবান ভগবান আল্লাহ আল্লাহ করছো এতেই কি ঈশ্বর হন ডাক্তার লুৎফর রহমান আলখেল্লা পরা ধার্মিকগণ সারা রাত উপাসনা করছ প্রাণে কিন্তু দরদ নেই সৎ ও ন্যায় নিষ্ঠা নেই বা বেশ তোমাদের ধর্ম ডাক্তার লুৎফর রহমান সন্ধ্যায় কুকুরের মতো ক্রোধে মানুষের বুকের মাংস খেতে উদ্যত হচ্ছ তোমরা সত্যই ধার্মিক হাই দরদহীন প্রেমহীন মমতাহীন ধর্ম ডাক্তার লুৎফর